হ্যালো ভিওস ইপসন এল একশো তিরিশ এই প্রিন্টারটির যে প্রবলেম হয়েছে সেটা আমরা এখন দেখব যে আসলে এই প্রিন্টারটি কী প্রবলেম হচ্ছে তো চলুন তো চলুন দেখি প্রিন্টারটি অন করে যে প্রিন্টারে কী প্রবলেম হচ্ছে তো বন্ধুরা খুব খেয়াল করে দেখবেন যে প্রিন্টারটি কী প্রবলেম प्रिंटर प्रब्लेम अपना देखा जा তো বন্ধুরা প্রিন্টারটি আমরা রেডি দেখ রেডি রেডি হচ্ছে কিনা সেটা আগে দেখে নেবো তারপর প্রিন্ট নেবো কম্পিউটার থেকে প্রিন্টারটি সম্ভবত আপনার ওই বেলের সমস্যা কারণ বেলটা অনেক স্লিপ হয়ে গেছে যার কারণে এই প্রবলেমটা হচ্ছে তারপরে চলুন দেখি আমরা আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিব এখন যে কম্পিউটার থেকে প্রিন্টারটি প্রিন্ট নেয় কিনা টেক্সট পেজ দিয়ে দেখি প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে বন্ধুরা আমরা একটা প্রিন্ট দিচ্ছি প্রিন্ট কম্পিউটার থেকে এই প্রিন্টটি আসলে কম্পিউটার থেকে প্রিন্ট দেওয়ার পরে এই প্রিন্টারটি কোনো কাজ করতেছে কি না সেটা দেখব কোনো প্রবলেম থাকলে সেটাও দেখব তো আমরা একটু ওয়েট করি যে প্রিন্টারটি আমাদের কি ফলাফল দেয় বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করে দেখছেন এন্টার ডি যে জোরে একটা শব্দ হচ্ছে আর লেখাগুলো দেখেন তো আমরা একটু আর একটু ভালো করে একটা প্রিন্ট দেখব বন্ধুরা একটু ভালো করে খেয়াল করবেন কারণ আমরা একটা নতুন একটা পেজ দিয়ে প্রিন্টারটি প্রিন্ট লিখবো একটু ভালো করে খেয়াল করে একটা প্রবলেম দেখুন ডবল ডবল লেখা আছে তো আমরা এটাকে এখন ঠিক করব অনেকে অনেকে বলবে এটাকে হাড়ির প্রবলেম যেমন হেডের হেডের প্রবলেম বলবে অনেকে অনেকে হাড়ির প্রবলেম বলে অনেকে বলে থাকে যে আপনার হেড ক্যাবলের প্রবলেম আসলে এটা কোনো হাড়ির প্রবলেমও নয় হেডের প্রবলেমও নয় হেড ক্যাবলের প্রবলেমও নয় আমরা এটাকে ঠিক করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা একটু ধীরে ধীরে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক আর বেশি দেরি করব না গ্যাসটা করে নিলাম আমরা প্রথমে আমাদের মূল টার্গেট আমরা এই প্রিন্টারটি ভালো করব কিভাবে ভালো করব সেটা আপনারা দেখুন প্রিন্টের সাথে আমরা ফোল্ড খুললাম খুলে না খুললে আসলে হেডটা বের করা যাবে না কারণ আমাদের যে মূল টার্গেট সেই জায়গায় যাবো আমরা এখন এটা মোটরের নাট বন্ধুরা আমরা কিস চেঞ্জ করবো এবার একটু আপনাদের বোঝাই এটা হচ্ছে কিন প্রিন্টারের হেডবেল বলে তো এই হেডবেলটার প্রবলেম যদি বলেন যে হেডটা চলতেছে তো হেড চললেও এই প্রিন্টারের হেডবেলে কিছু কিছু দাঁত আছে দাঁতগুলো আপনার ক্ষয়ে গেছে তো দেখুন আমরা দেখি দেখায় আপনাদের এই দাঁতটা কীভাবে ক্ষয়ে গেছে প্রিন্টারের হেড বেল দেখুন দেখুন বন্ধুরা মনে হচ্ছে তেলাকাটা কেটেছে তো আমরা এটাকে চেঞ্জ করব তারপরে আপনাদেরকে আবার প্রিন্ট দিয়ে দেখাবো তো চলুন আমরা একটা নতুন হেডবেল নিই তো বন্ধুরা আপনারা একটা জিনিস না বললে নয় সেটা হচ্ছে আপনারা আমাদের কাছে প্রিন্টারের যত স্পেয়ার পাস পাবেন গেমস কম্পিউটার পয়েন্ট সাতক্ষীরা তো এখানে আপনার সব ধরনের প্রিন্টারের এক্সপায়ার পাস পাবেন অল্প দামে ঢাকা থেকে আনা লাগবে না আপনাদের আর আমরা এখান থেকে আপনাদের <clears throat> কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো সাতক্ষীরা বা অন্য কোনো জায়গায় তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখুন কীভাবে বেল লাগাতে হয় এটা হেড এটা সেন্সার হেড সেন্সার তো বন্ধুরা এখন আমাদের প্রিন্টারটি হাফ কমপ্লিট আমরা একটা প্রিন্ট অন্তত দিয়ে দেখুন যে প্রিন্টারটি কী অবস্থা চলুন প্রিন্টারটি অন করি তো বন্ধুরা আপনাদের কি মনে আছেন আপনাদের তো যথেষ্ট পরিমাণ মনে থাকার কথা কারণ বেশি একটা ভিডিও না অল্প পনেরো মিনিটের একটা ভিডিও তো আগে যে প্রিন্টটা দেখাইছিলাম যে আপনাদের ডাবল ডাবল পেস ডবল ডবল লেখা আসতেছে তো আমরা আজকে এটা দেখব এবার দেখব আসলে প্রিন্টারটি ঠিক হয়েছে কি না ঠিক হয়নি তো এর মধ্যে আমরা একটু রোলার একটু আপনার ইঞ্জিন অয়েল দিব যাতে রোলারটি ভালো থাকে ভালো করে দেখুন আমরা তো ইঞ্জিন অয়েল দিচ্ছি এটা ইঞ্জিন অয়েল দিলে এই জিনিসটা ভালো থাকে তাই আমরা একটু ইঞ্জিন অয়েল দিলাম আমরা प्रिंटार हेड कैबल खोलार पर एक तो देरी है प्रिंटार्ट रेडी होते फिलिंग दी कंप्यूटर थे नट रेडी प्रिंटार्ट আমরা প্রিন্টারে কেবলটা লাগাইনি কেবলটা লাগাইনি বন্ধুরা ভালো করে খেয়াল করবেন যে পেজটা কেমন আসে আপনাদের উপর ভরসা আমার प्रिंट दे देगी प्रिंटी रेडी प्रिंट दी एक्टा प्रिंट हो हेलो बंधुरा प्रिंटर रेडी आलोर मत तो ये अपन आज के ভিডিওটি দেখানোর জন্য অনেক চেষ্টা করছিলাম যে আসলে কী হয় না হয় তো থ্যাংক ইউ গড যে প্রিন্টারটি আল্লাহর ভালো হয়েছে আর আপনাদের দোয়াই দেখুন কোথাও কোনো ডাবল থাকে আর আগের প্রিন্টারটি প্রিন্টারটি দেখুন এই যে আগের প্রিন্টার দেখছেন এবার সেখানে প্রিন্টারটি প্রবলেম ছিল যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো এই ছিল আজকের আমাদের ভিডিও আমাদের বা আমার ভিডিও আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখে দেবেন যাতে আপনি নতুন ভিডিওটি আগে পেতে পারেন বন্ধুরা আপনারা আমাদের আমার কাছ থেকে হেল্প নিতে পারেন যে কোনো প্রবলেম আপনি আমার কাছে শুনতে পারেন আমার ডিসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া আছে আমার যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে ফোন দিয়ে আপনারা অনেকের যে সুবিধাগুলো মেটাতে পারেন তো বন্ধুরা প্রিন্টারটিতে ওকে আপনাদের থেকে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন